আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আল্লাহ রসুলহিল আমিন ওয়ালা আলহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মাবাদ যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডল আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচ্য বিষয় যে রেজল করিন আবরার নামক বাংলাদেশের একজন মুকাল্লি একজন দেবন্দি বক্তা তিনি একটি আলোচনা করেছেন তারাবির আকাত সংখ্যার উপরে এবং আহলুল হাদিসদের কিছু দলিল কিনে তিনি কাটা কাটাছেড়া তিনি কিছু চ্যালেঞ্জের নামে ধোকা প্রতারণা করেছে সে ভিডিওটি জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারাবি এবং তাহাজুদ্দের রাকাত সংখ্যার উপরে আলহামদুলিল্লাহ তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু তার anti venom tit for tat জবাব দেব তিনি কিছু চ্যালেঞ্জ করেছেন আহলুল হাদিসকে আমরা আহলুল হাদিসদের পক্ষ থেকে আমি সে জবাবগুলো দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসেন প্রথমত রেজাল্ট করিন আবরারের ভিডিওটি আমরা কিছুক্ষণ শুনে নিই তারপরে আমরা ধারাবাহিক পর্যায়ে ইনশাআল্লাহ আমরা tit for tat anti venom এবং আক্কেলি এবং দলিল জবাব আপনাদের সামনে উপস্থিত করব আসেন প্রথমত আমরা আহ, তার আলোচনাটা শুনে নিই كريم أبرار السلام عليكم ورحمة الله وبركاته باسمي سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد প্রিয় দর্শক পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতিফ টিভির বিশেষ আয়োজন রমজান প্রতিদিনে আজকে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রেজাউল করিম আমরা প্রিয় দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বুহারের একটা হাদিস নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা দেখি যে আগে যখন এককালে তারাবির আকাত সংখ্যা নিয়ে কোনো মতভিন্নতা ছিল না বিশ আকাত পড়তো বা বিশ বেশি ছিল আমরা ইদানিং দেখি যে আজ আমাদের সমাজে একটা আচ্ছা আমরা এখানে রেজাল্ট করি আমরা দুটো মিথ্যা কথা বলেছে বা সাংঘর্ষিক কথা বলেছে কন্ট্রাডিকশন কথা বলেছে কি তিনি নিজে বলছেন যে আগে যখন তারাবি রাকাত সংখ্যা নিয়ে কোনো মত পার্থক্য ছিল না এই কথা বলার পরে আবার বলছে কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতের বেশি পড়েছে তার কথা থেকে এই কথা স্পষ্ট প্রমাণিত হয় তিনি বলছেন যে তারাবি রাকাত সংখ্যা নিয়ে আগে কোনো ইকতালাপ মত পার্থক্য ছিল না তারপরে এক কয়েক সেকেন্ডের মধ্যে তিনি বলছেন কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতের বেশি পড়েছে তো ভাই কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতে বেশি পড়েছে এটা তিক্তলাপ ইকতলাপ কোনটা সবাই যদি বিশ টাকাত পড়তো তাহলে ইকতলাপ থাকতো না আপনি নিজে মুখে স্বীকার করেছেন কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতের বেশি পড়েছে অতএব এখান থেকে তো ইকতলাপ প্রমাণিত হলো এখানে দ্বিতীয় আমরা কিছু জবাব দেওয়ার চেষ্টা করছি তিনি বলেছেন তারাবির একাত সংখ্যা নিয়ে নাকি প্রথমে কোনো ইকতলাপ মতপার্থক্য ছিল না সম্পূর্ণ মিথ্যা কথা ধোকা দিয়েছে আপনাদের এই হুজুর রেজল করিন আবরার কেন তার এই উস্তাদ তার শায়েক মাসায়েক পীর যাই বলেন না কেন একটা বই আছে দলিল নামাজের মাসাইল মৌলানা আব্দুল মতিন সাহেবের লেখা আল মাকতাবাতুল আজাহার থেকে ছাপিয়েছে চারশো পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে চারশো ছাব্বিশ নম্বর চারশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন তিনি এখানে বিভিন্ন মক্কা মদিনা বাস্তারা ইমাম মালিকের কল ইমাম শাহ ইমাম আহমেদের সকলের কল নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন যে সালাবদের মধ্যে তারাবির আকাত সংখ্যা নিয়ে ইকতলাপ ছিল ইকতলাপ ছিল এমনকি চারশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন ইমাম আতিয়ার কল নকল করে যে তৃতীয় হিজড়ি শতক পর্যন্ত মদিনাতে ছত্রিশ টাকাত নামাজ পড়া হতো চতুর্থ হিজড়িতে এসে বিশ টাকাত হয়েছে আমি দলিল এখান থেকে কায়েম করতে চাইছি এটা যে মূলত তার মানে তারাবির একাত সংখ্যা নিয়ে চতুর্থ হিজড়ি শতক পর্যন্ত ইকতলাপ ছিল আর আপনাদের এই যে একজন মুকাল্লিদ মৌলানা মুফতি মুফতি রেজাল করেন আবার তিনি বলছেন কোন দিকে ইকতলাপ ছিল না আবার নিজে মুখে আল্লাহ সুবাহ তার মুখ দ্বারা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ইকতলাপ ছিল কেন উনি নিজে বলেছেন কেউ বিশ টাকাত পড়তো কেউ বিশ টাকাতের বেশি পড়তো তো এটাই তো ইকতলাপ রে ভাই আশ্চর্য মানে এই গুলো কখন কি দলিল দেয় কিভাবে দলিল উপস্থাপন করে তারা নিজেরা বুঝে না ওই কিছু পড়েছে এসে ভিডিও করতে চলে এসে উল্টাপাল্টা শুরু করতে চেষ্টা করছে যাই হোক এরপরে অ্যান্টিভেনাম আছে দেখেন তারপরে কি বলছে যে বিশ্বাকাত কোনো তারাবি নেই বিশ্বাকাতের হাদিস জাল আট রাকাতি তারাবি এ পক্ষে বলা হয় যে বুখারিতে একটা হাদিস রয়েছে এখানে আরেকটা কথা বলেছে আমরা জবাবটা দেনি এখানে একটা কথা বলেছে যে আলুল হাদিস আলোচকরা তারা বলে থাকে যে বিশ টাকাতের সহি হাদিস নেই বরং জেব এবং জাল আর পাশাপাশি আট টাকাতের হাদিস সনদে প্রমাণিত যে আমরা এখনো বলছি এই মুহূর্তে বলছি বিশ রাকাতের প্রমাণে আব্দুল ইবনে আব্বাস থেকে মুসান্নাফ ইবনে আবি সাত হাজার সাতশো চুয়াত্তর ছিয়াত্তর যে হাদিস হাদিসগুলো এসেছে তাবরানি মুজমুল কাবির তাবরানি আউসাত ইসলাম কুবরালিল বাইহাকিতে সমস্ত হাদিস ইবনে আব্বাসের সূত্রে যে মারফু এসেছে সবগুলো জয়ীব আর এগুলো আমরা একা বলেছি নাকি আপনাদের হুজুর দলিস নামাজের মাসালে তিনিও স্বীকার করে নিয়েছে যে হাদিসটা জাইব আল্লামা আব্দুল হাই লাখনাবি হানাফি বিদ্যান তিনিও স্বীকার করে নিয়েছেন স্পষ্টভাবে তারপরে ইমাম ইবনু হুমাম ফতুল কাদের তিনিও স্বীকার করেছেন আল্লাহ আনোয়ার শেখ কাশ্মীর ফাইজুল বাড়ি দ্বিতীয় খণ্ড চারশো বিশ পৃষ্ঠায় তিনিও স্বীকার করে নিয়েছে ইবনে আব্বাসের সূত্রে হাদিসটা জয়ীব এ বিষয়ে বিস্তারিত আমি আলহামদুলিল্লাহ আলোচনা করেছি আমার একটা আলোচনা পাওয়া যায় নেটে আপনি গিয়ে লিখবেন যে বিশ্বনবীর তারাবির রেখাত কত এটা লিখে আমার নাম লিখলেই এক ঘন্টার আলোচনা পাবেন পঁচিশটা দলিল দিয়েছি যে হানাফিরা ইবনে আব্বাসের মারফু সূত্রে বিশ টাকার তারাবির হাদিসকে নিজেরাই জৈব বলেছে রইল আট টাকার তারাবির কথা জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আট টাকার তারাবি আমরা পড়ি এবং আট টাকার তারাবি মাসনুন এটা আমাদের দাবি তো এই দাবি কি শুধুমাত্র আমাদের জি শুধু কি আমাদের অবশ্যই এই দাবি শুধু আমাদের না এই দাবির সঙ্গে আপনাদের দলিল নামাজের মাসাইল বইয়ে মৌলানা আব্দুল মতিন সাহেব ইবনু হুমাম রাহিমাহুল্লাহ একজন হানাফি বিদ্যান তার ফতো অনুকূল করেছে চারশো আটচল্লিশ পৃষ্ঠায় এবং তিনি বলেছেন ইবনু হুমামের নিকটে আট টাকার তারাবি মাসনুন বারো রাকাত মুস্তাহাব তার মানে বোঝে গেল হানাফিদের বই থেকে তাদের ঘরের দলিল থেকে প্রমাণিত হয় যে আট টাকার তারাবি মাসনুন খণ্ডন করে দেখেন ইবনে ইমাম ইবনু হুমামের এক কথাকে যে আট টাকার তারাবিকে তিনি মাসনুন বলেছে নাও নিজের মানে নিজেদের কথা কোনো খোঁজ খবর না লিখে আমাদের পরে তানকিদ করতে এসেছেন অভিযোগ করতে এসেছেন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত জবাব আরো শুনেন আমার বুখারিতে রয়েছে বিশ্বখাতের হাদিসগুলো জাল তো বিশ্বখাতের হাদিসগুলো জাল না সহি সেগুলো নিয়ে আমরা স্বতন্ত্র পর্বে কথা বলবো আজকে আমরা আট্রাকাতের পক্ষে আমরা দেখেছি শেখ মুজাফর বিন মুসিনের যে বই রয়েছে তারপর ডক্টর আসাদুল্লাহ আলিফ শেখ মুরাদ বিন আমজাদ তারপর তাদের তাদের যে বুহারির তাদের পাবলিকেশন থেকে প্রকাশিত যে বুহারি রয়েছে সেগুলোতে বুহারির এই রেওয়ায়তটাকেই পেশ করা হয় আশা সিদ্দিকা রদি আল্লাহ আনহু যে রেওয়ায়ত সেই রেওয়ায়ত সম্পর্কে আজকে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করবো যে সেই রেওয়ায়ত দ্বারা আদৌ কি আট্রাকাত তারা প্রমাণিত হয় বা এই যারা আমাদের সমাজে আট টাকার তারাবি পড়েন তারা এই হাদিসের উপর আমল করেন কি না এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ প্রথম আসি আমরা যারা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালকে জিজ্ঞেস করা হয়েছিল যে রসুল করিম সাল আলহি ওসাল্লামের রাতের নামাজ কেমন ছিল তো আমরা যারা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তাল আনহা হাদিসের জবাবে বলেন যে মাকান ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আন ইহদা আশারাতা রাকাআতান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যাই হোক এখানে তিনি একটা আরবি ভুল পড়েছে এখানে তিনি আমাদেরকে বলে আমাদের আরবি ভালো না শুদ্ধ না উচ্চারণ ঠিক না এই নিয়ে অনেক রকমের কথা আরবি শুদ্ধ হয়ে উচ্চারণ হয় না এই জন্য আমাদের সমস্ত ফতোয়া মারদুদ ফতোয়া দেয় আব্দুল রাজাক বিন ইসলামের নামাজ বাতিল ব্রাদার রাহুলের নামাজ বাতিল মুজাফরের নামাজ বাতিল অনেক কিছু কিন্তু তিনি এখানে একটা আরবি ইবারত পড়তে গিয়ে তিনি ভুল করেছেন কোনটা ভুল করেছেন আপনাকে দেখাই সই বুখারিতে যে হাদিসটা এসেছে সই বুখারি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি সই বুখারি থেকে একটা হাদিস তিনি পাঠ করে শুনে দিলেন কোথায় আছে কত নম্বর হাদিস কিছুই বলেননি তো যাই হোক আমরা সেই হাদিস আপনার সামনে পেশ করছি সে বুখারি কিতাব সালাতের তারাবি হাদিস নাম্বার দু হাজার তেরোতে এই একটা হাদিসটা নিয়ে এসেছে যিনি যেটা পড়লেন এখানে শব্দটা কি আছে মাকানা ইয়াজিদ ফি রামাদান ওলা ফি গৈরিহি আল্লাহ ইহিদা আশারা রাকাতান এখানে শব্দ আছে আল্লাহ ইহিদা আর তিনি পড়েছেন আন ইহিদা আছে আল্লাহ ইহিদা তিনি পড়েছেন আনা ইহিদা সরি আন ইহিদা আন নেই আছে আলা এখানে পরিষ্কার আলী আইন তারপরে লাম তারপরে ইয়া আর তিনি পড়ছেন আন ইহিদা তার মানে তিনি একটা আরবি পড়তে ভুল করেছেন আমরা একটু ভুল ভাল আমাদের হতেই পারে স্বাভাবিক আমরা জেনারেল শিক্ষিত আমাদের আরবি শুদ্ধ হবে না হুজুরা সতেরো বছর বিশ বছর ধরে মাদ্রাসে পড়েছে চল্লিশ বছর ধরে পড়াচ্ছে তারপরে যদি তাদের এই আন আর আলার মধ্যে ভুল হয়ে যায় এটা মারাত্মক ভুল আমার যদি গোটাই ভুল হয়ে যায় এটা মারাত্মকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না কিন্তু হুজুর এত বড় বড় পড়ে আমাদের তানকিদ করবে আরবি নিয়ে আবার হুজুর নিজে ভুল পড়েছে আন পড়েছে অথচ আলা আছে আপনারা আবার তার ইবারতটা শোনেন আমি আবার ইবারতটা দিচ্ছি تعالى عنها হাদিসের জবাবে বলেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আন 11 রাকাতান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান তার মানে আপনারা এখানে শুনলেন তিনি আন বলেছে আসলে আন শব্দ নেই আছে আলা তো যাই হোক তারপরে আমরা অভিযোগ আহ, আরো তার নেই আর কি কি অভিযোগ করছে এবং রমজান ছাড়া কোন অবস্থাতেই এগারো রাকাতের বেশি পড়তেন না তো এই হাদিস দ্বারা ওনারা দলিল পেশ করেন যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম রমজান এবং রমজান ছাড়া কখনো এগারো রাকাতের বেশি পড়তেন না অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আট রাকাত তারাবি পড়তেন আর তিন রাকাত বিধি পড়তেন আমরা দেখি এই হাদিসের পরের অংশে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই এগারো রাকাত নামাজ এর কাইফিয়াত অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম কিভাবে পড়তেন সে সম্পর্কে আলোচনা রয়েছে আমরা যেন আশা সিদ্দিকার রদি আল্লাহ তালান বলেন যে كان يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم عطر بثلاث رسول করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এই এগারো রাকাত নামাজ প্রথমে চার রাকাত পড়তেন এই চার রাকাত ফালা তাস আল্লাহ আন হুসনিহিন্না বতুলহিন্না এই চার রাকাত নামাজের দীর্ঘতা কত ছিল এই চার রাকাত নামাজের সৌন্দর্যতা কি পরিমাণ ছিল এ সম্পর্কে তুমি প্রশ্ন করো না অর্থাৎ এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাহলে বোঝা গেল এই এগারো এই এগারো রাকাত নামাজ রসুল প্রথম চার রাকাত পড়তেন করতেন এক সালামে সুম্মা ইসাল্লি আর বান এরপর আবার চার রাখাত সুম্মা আওতার রব্বি সালাস এরপর রসুল করিম সাল্লাম তিন রাখাত বিতির পড়তেন তাহলে বোঝা গেল এই এগারো রাখাত নামাজ রাসুল পড়তেন চার রাখাত করে তারপর আবার চার রাখাত তারপর তিন রাখাত বিতি তাহলে আমরা দেখা যায় এই হাদিসে এমন নামাজের কথা বলা হয়েছে যেই নামাজ এক সালামে চার রাখাত পড়া হয় আর আমরা দেখি আমাদের সমাজে যারা আট রাখাত তারাবি পড়েন আট রাখাত তারাবির পক্ষে হাদিস যারা দলিল পেশ করেন তারাও কিন্তু এক সালামে চার রাখাত পড়েন না অর্থাৎ তারাও যখন তারাবি পড়েন এক সালামে দুই রাকাত আচ্ছা তার মানে তিনি এখানে একটা অভিযোগ করেছে বুখারিতে আল্লাহ রসুল সাল্লাম প্রসঙ্গে বলেছে যে আর যে আল্লাহ রসুল চার রাকাত পড়তেন তারপরে চার রাকাত তারপরে তিন রাকাত পড়তেন তো আমাদের মুকাল্লিদ সাহেবের বুঝ বা তার অভিযোগ বা তার দাবি যে সে বুখারিতে তো চার রাকাত চার রাকাত করে আছে তাহলে হাদিসরা কেন দুই রাকাত দুই রাকাত করে তারাবি পড়ে এটা তার মূল দলিল মুকাল্লিদরা যে এতটাই যে বোকা হয় আমি বুঝি না প্রথম কথা হচ্ছে যে সই বুখারি দু হাজার তেরো নম্বর হাদিসে কি এই কথা স্পষ্ট আছে যে আল্লাহ রসুল এক সালামে চার রাকাত পড়তেন বা চার রাকাতের আগে তিনি সালাম ফেরাতেন না এমন কোন বর্ণনা আছে না হ্যাঁ আল্লাহ রসুল চার রাকাত নামাজ পড়তেন তার অর্থ এই নয় এটা খাস করে না যে যে তিনি দুই রাকাতে সালাম ফেরাতেন না অথবা এক টানা চার রাকাত পড়তেন এমন কোন দলিল নেই বরং আমার যেন আইসা রদি আল্লাহ তালা আনা থেকে হাদিস বর্ণনা আছে সই মুসলিমে এই হাদিসও সই বুখারিরও হাদিস দু হাজার তেরো নম্বর হাদিস কার আমাজান আইসার আর আমাজান আয়সা রজিল্লাহ সে মুসলিমে তিনি স্পষ্ট তিনি ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসটা কি বলছে সে মুসলিমের একটু দেখেন দারুসালাম প্রকাশনী সাতশো চৌত্রিশ নম্বর হাদিস প্রথম খণ্ড দুশো চুয়ান্ন পৃষ্ঠা আপনারা খুলবেন যে আমাজান আইসা বলেছেন যে রসুলাম এশাস সালাত হতে অবসর হওয়ার পর ফজর পর্যন্ত এগারো কাজ সালাত আদায় করতেন আর এশার সালাতকে লোকেরা আতামাহ বলতেন তিনি প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফিরাতেন এবং বিতের আদায় করতেন তো আম্মাজানের এক হাদিস থেকে আরেক হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওই হাদিস বুখারের রাবিও আম্মাজান আয়েশা মুসলিমের রাবিও আম্মাজান আয়েশা তো সহি মুসলিমে স্পষ্ট আম্মাজান আইসাই বলছেন যে আল্লাহ রসুল মোহাম্মদাল্লাম প্রত্যেক দুই রাকাতের পরে সালাম ফেরাতেন তো আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিসরা যখন তারাহিজ সলাত আদায় করি কিয়ামুল্লাইল করি তাহাজুদের সলাত আদায় করি তখন দুই রাকাত দুই রাকাত করে আমরা সলাত আদায় করি এবার একটা অ্যান্টিভেনাম জবাব আছে টিট ফর ট্যাট তাদের দাবি যে এই সে বুখারির হাদিসের চার রাকাত চার রাকাত করে আছে আর এই হাদিসটা তারাবিন নয় তাহাজুদের হাদিস তো আমাদের পাল্টা প্রশ্ন আমাদের হুজুরদেরকে যে হুজুর বলুন তো আপনারা তো সে বুখারির আমাজন আয়েশা থেকে তাহাজুদের দলিল নেন তো এই তাহাজুদের দলিল এই হাদিস থেকে নিচ্ছেন আর এই হাদিসে আছে চার রাকাত চার রাকাত করে বিশ্বনবী পড়তেন তার মানে এই হাদিস থেকে চার রাকাত করে তাহাজুদও প্রমাণিত হয় তাহলে আপনারা কি হানাফিরা কি চার রাকাত চার রাকাত করে তাহাজুদের নামাজ পড়েন না দুই রাকাত দুই রাকাত করে পড়েন যদি বলেন যে না চার রাকাত আছে তো চার রাকাতই করে আমল করতে হবে তো এই হাদিস তো তাহাজুদের ক্ষেত্রে আপনার দলিল গ্রহণ করেন তো আপনারাও চার রাকাত একটা না তাহাজুদের নামাজ পড়েন আবার চার রাকাত পড়বেন তারপরে তিন রাকাত পড়বেন আপনার তো মানতে নারাজ আপনার তো দুই রাকাত দুই রাকাত করে পড়েন টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম আপনার তখন বলবেন যে না এখানে চার রাকাত চার রাকাত করে বলা হয়েছে অন্য হাদিসে তো সালাতুল্লাহ মাসনা মাসনা বলা হয়েছে যে রাতের সালাত দুই রাকাত দুই রাকাত করে ওই হাদিস থেকে ইস্তেদাল করে আপনারা তাহাজুদের নামাজকে দুই রাকাত দুই রাকাত করে ভাগ করছেন তো আপনাদের যা জবাব আমাদেরও তাই জবাব আলহামদুলিল্লাহ তারপর তিনি বলছেন মানে এখানে একটা বিষয় গেল যে চার রাকাত চার রাকাত করে না দুই রাকাত দুই রাকাত করে যদি চার রাকাত আমাদেরকে তাহাত তারাবি নামাজ পড়তে বাধ্য করেন তো আপনাদেরকে তাহাজ চার রাকাত করে পড়তে হবে কেন হাদিস কিন্তু তাহাজুদের আপনারা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক এটাকে বলে টিট ফর ট্যাট যেমন দেবেন তেমন দেব আসেন তারপরে কি বলে করছেন না কারণ এই হাদিস থেকে যদি আপনি আট রাখার তারা ইস্তাদলাল করতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এক সালামে চার রাকাত পড়তে হবে আবার দেখি এই হাদিস আশা সিদ্দিকা যে নামাজে মানে ওনার দাবি দেখেছেন যেহেতু বুখারী 2013 তে চার রাকাত করে তো তারাবি চার রাকাত করেই পড়তে হবে দুই রাখাত পড়া যাবে না যদিও সেই মুসলিম থেকে আমরা দলিল দিয়েছি যে আম্মাজানি বলেছে দুই রাকাত দুই রাকাত করে আল্লাহ পড়তেন আলহামদুলিল্লাহ খাস দিয়ে দিয়েছি তারপরে আমরা বলবো এটা যদি হয় আপনার তাহাজুদ চার রাকাত চার রাকাত করে পড়েন কেন হুজুর দুই রাকাত দুই রাকাত করে দলিল ওখানে নিচ্ছেন আসেন তারপরে শুনি বলছেন মা কানা রমজান এবং রমজান ছাড়া এগারো পড়তেন তিন রাকাত আমাদের যে ভাই আট বিতির আমি তাদের কাছে জানতে চাইবো যে এই হাদিসে আয়সা বললেন রসুল্লাহ রমজান এবং রমজান ছাড়া বিতির পড়তেন তিন আপনাদের কাছে খুব সহজ কথা হইলো যে এই হাদিস যদি আপনারা আট রাখাত তারা ধরেন পেশ করেন তাহলে এই হাদিসে তো রয়েছে রসুল্লাহ আসলাম রমজান এবং রমজান ছাড়া সর্বাবস্থায় বিতের নামাজ তিন রাকাত পড়েছেন তাহলে আপনারা শুধু রমজানে পড়েন বাকি সময় বিতের নামাজ এক রাকাত কেন পড়েন কারণ এই হাদিসে এমন নামাজ বলা হয়েছে মাকে ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আর তারপরের কথায় আসেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজের কথা বলেছেন যে নামাজ আচ্ছা এখানে আর একটা তিনি আমাদেরকে জবাব মানে অভিযোগ করেছে তিনি বলেছেন যে উক্ত হাদিসে আল্লাহ সাল্লাম থেকে যেটা বলা হচ্ছে আম্মাজান বলছেন যে তিন ডাকাত বেতের পড়েছে তো আহলে হাদিসরা শুধু রামাজানে তিন ডাকাত বেতের পরে অন্য সময়তে এক রাকাতে বিতের পরে ভাই আপনি কি আহলে হাদিসদের আমল জানেন না না জেনে এখানে ফরফরাচ্ছেন আহলে হাদিসদের দাবি যে বেতের এক রাকাত জায়েজ তিন রাকাত জায়েজ পাঁচ রাকাত জায়েজ তো আহলে হাদিসরা তিন রাকাতকে কখনো নাফি করে না সেই বুখারির এই দু নম্বর হাদিস থেকে তিন ডাকাত বেতের প্রমাণিত হয় আমরা আহলে হাদিসরা বুখারি থেকে দলিল দিই যে তিন ডাকাত বেতের জায়েজ আপনি সলাত রসুলের কথা বললেন মুজাফরের জাল হাদিসের কবলে রসুল্লাহ সলাত বইয়ের কথা বললেন আপনি ওই বইটা দেখে নেন যে বুখারির দু নম্বর হাদিস থেকে তিন ডাকাত বেতের দলিল দিই এক রাকাত দিই উনার প্রশ্ন হচ্ছে এটা তো আহলে হাদিসরা কেন তাহলে এক রাকাত মানে এই হাদিস থেকে তিন ডাকাত প্রমাণিত হয় তাহলে হাদিসরা তো এক রাকাত বিতের পরে আপনি নিজে হাদিসটার অনুবাদ করেছেন যে রসুল রামাদান ওলাফি গৈরিহি আল্লাহ ইহিদা রাকা যে রসুল রামাজান মাস এবং রামাজান মাস ব্যতীত এগারো রাকাতের বেশি পড়তেন না বেশি পড়তেন না তার মানে কম পড়তেন তার মানে বোঝা গেল যে এক রাকাত বেতেরও পড়া যায় আর তিন রাকাত এটাকে আমরা নাফি করি না অস্বীকার করি না আমরা এক রাকাতকে জায়জ মনে করি তিন রাকাতকে জায়জ মনে করি যদি আমরা বলতাম যে তিন রাকাত বিদের জায়জ না তখন এই হাদিসটা আমাদের বিপক্ষে আসতো কিন্তু আমরা তো এটা গ্রহণ করছি আমাদের বিপক্ষে নয় বরং আপনাদের বিপক্ষে কেন এক রাকাত বেতের প্রমাণিত এখান থেকে হয় কেন রাসুল এক রাকাতের বেশি পড়তেন না তার মানে কম পড়া যেতে পারে বেশি যেন না হয় আলহামদুলিল্লাহ আসেন তারপরে দেখি তিনি কি বলছেন রমজানে পড়া হয় রমজান ছাড়াও পড়া হয় আর তারাবির নামাজ রমজানে পড়া হয় রমজান ছাড়া পড়া হয় না এক্ষেত্রে আপনারা একটা কৌশল করেন আমাদেরকে বলে থাকেন যে তারাবি আর তাহাজুদের নামাজ এক তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা তো নিজেদেরকে আলে হাদিস দাবি করেন সেই হাদিসের অনুসারী তারাবি তাহাজুদ এক আমি কথাটা আবারও বলছি গুরুত্ব সহকারে তারাবি আর তাহাজ দুইটা নামাজ এক ভিন্ন নামাজ নয় আমি আপনাদেরকে বলবো একটা হাদিস দেখান যে হাদিসে বলা হয়েছে যে তারাবি এবং তাহাজুদ এক নামাজ কারণ আমরা জানি করিম কথা পবিত্র কোরআনে রয়েছে ইয়া আচ্ছা এখানে একটা তিনি আমাদের কাছে দলিল চেয়েছেন তিনি বলেছেন যে আমরা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি অতএব তারাবি এবং তাহাজ্জুদ দুটো সালাদ যে একই সালাদ একটা হাদিস পেশ করতে বলেছে একটা হাদিস তিনি পেশ করতে বলে বলেছে আরে ভাই আমরা তো প্রথমে দিয়েছি ইমাম বুখারি সহিউল বুখারিতে দু নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছে কিতাবু সালাতুত তারাবি তারপরে তিনি আম্মাজান আয়েশার হাদিস নিয়ে আসছেন যে এগারো রাকাতের ব্যাপারে আবার সেই ইমাম বুখারি নিজেই কিতাবুত তাহাজুদ তাহাজুদ অধ্যায়ে এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিসে আম্মাজান আয়েশার হাদিসটা নিয়ে আসছে অত একই হাদিস তারাবির অধ্যায় নিয়ে এসেছে তাহাজুদের অধ্যায় নিয়ে এসেছে থেকে প্রমাণিত হয় ইমাম বুখারের বুঝ আপনার মুকাল্লিদের নয় ইমাম বুখারের বুঝ রহিমাহুল্লার বুঝ যে তারাবি এবং তাহাজুদ একই নামাজ তার জন্য তো দুটো অধ্যায় আলাদা কিন্তু হাদিস এক অতএব থেকে এটাই প্রমাণিত হয় যে ইমাম বুখারের নিকটে তারাবি আর তাহাজুদ একই নামাজ ছিল তার জন্য একই হাদিস দিয়ে দুটো দলিল কায়েম করেছে আলহামদুলিল্লাহ হয়ে গেল দুই নম্বর তিনি বলেছেন যে তারাবির তাহাজুদ এটা যে একই নামাজ একটা হাদিস দ্বারা দলিল পেশ করেন আমরা ইমাম বুখারির কল দ্বারা প্রমাণ পেশ করে দিয়েছি মুকাল্লিদ ইমাম বুখারির রহিমল্লা উপরে আপত্তি করিয়েন না আপনাদের মতো মুকাল্লিদ নন ইমাম বুখারি রহমহল্লা আহলুল হাদিস আহলুল হাদিসদের ইমাম ইমাম বুখারি রহমহল্লা তিনি কথা বলেই দিয়েছেন আলহামদুলিল্লাহ জবাব হয়ে গেল তারপর তিনি একটা কথা বলতে চেয়েছেন যে আমরা যেহেতু আহলুল হাদিস আমরা হাদিস পেশ করব যে রসুল তারাবি এবং তাহাজুদ একই কথা বলেছে তো আমরা পাল্টা প্রশ্ন করবো tit for tat anti venom যে আপনারা বলছেন যে তারাবিহ আর তাহাজুদ এ দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে দুটো নামাজ আলাদা আলাদা নামাজ আমরা বলবো এই কথা কি বিশ্বনবী মোহাম্মদ বলেছেন একটা দলিল আপনারা পেশ করেন জালসে বলছেন তারাবি এবং তাহাজুদ দুটো আলাদা নামাজ দুই নম্বর প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ রসুল কি একই রাতে তারাবি পড়েছেন আবার তাহাজুদও পড়েছেন একটা প্রমাণ দেন তিন নম্বর প্রশ্ন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের সাহাবা আনুমরা তারা কি কোনো একটা হাদিস একটা আসার পেশ করেন যে তারা বলেছে তারাবি এবং তাহাজুদ দুটো ভিন্ন ভিন্ন সলাৎ চার নম্বর প্রশ্ন আপনার নিকটে আপনি একটা করেছেন আমি বিশখানা করব। এটা হচ্ছে টিট ফর ট্যাট যেমন প্রশ্ন তেমন আমরা পাল্টা করব। কোন সাহাবা রদুল্লাহ তারা কি বলেছে যে তারাবে তাহাজুদ স্বতন্ত্র আলাদা নামাজ পাঁচ নম্বর প্রশ্ন কোন সাহাবা রদুল্লাহ তারা কি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজুদ পড়েছে একটা দলিল পেশ করেন ছয় নম্বর প্রশ্ন যে কোনো তাবে ই তারা কি বলেছে যে তারাবি এবং তাহাজুদ দুটো আলাদা নামাজ বলেছে যে তারা তাহাজ দুটো আলাদা নামাজ একটা দলিল পেশ করেন অথবা কোনো তাবি থেকে কথা প্রমাণ দেন যে তারা তারাবি এক যে রাতে পড়েছে সে রাতে তাহাজুদের নামাজও পড়েছে একটা দলিল পেশ করেন আট নম্বর প্রশ্ন আপনাদের কাছে কোন তাবা তাবাইন তারা কি তারাবিন নামাজ আর তাহাজুদের নামাজকে আলাদা বলেছে একটা ফতোয়া দেন অথবা নয় নম্বর প্রশ্ন যে কোন তাবা তাবাইন থেকে প্রমাণ দেন যে তারা এক রাতে তারাবিও পড়েছে আবার তাহাজুদও পড়েছে দশ নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা মহল্লা তিনি কি একটা ফতোয়া দেন তার থেকে কেন আপনার হচ্ছে মুকাল্লিদ আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথা জাস্টিস তাকুসমাই দিন তাকলিদ কি সেরি হেসিয়াত উনআশি পৃষ্ঠা বাংলা মৌলানা আব্দুল মালিক সাহেব যেটার অনুবাদ ব্যাখ্যা সম্পাদনা করেছেন ওইটা মাঝাব ও তাকলিদ ও কেন একশো বারো নম্বর পৃষ্ঠে তিনি দেখেছেন যে সৈহাদিস যদি ইমামের বিপক্ষে চলে আসে তারপরেও ইমামের কলকে প্রাধান্য দিতে হবে তো মুকাল্লিদের দলে ইমামের কথা তো ইমাম আবনী প্রেমাল্লা থেকে প্রমাণ পেশ করেন একটা যে তিনি তারাবি এবং তাহাজুদ এ দুটো সলাদকে আলাদা আলাদা সলাদ বলেছে এগারো নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা আমল দ্বারা প্রমাণ করেন যে তিনি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজুদও পড়েছে একটা দলিল পেশ করেন তেরো নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি রহিমাহুল্লাহ তিনি কি তারাবের তাহাজ দুটো আলাদা সালাদ ঘোষণা দিয়েছে তার মুয়াত্তম মোহাম্মদে কিন্তু অধ্যায়ী আছে যে কি আমি রামাদান তারপরে আমরা যেন আইসার হাদিস নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের দলিল ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ এই মাসালায় আমাদের দিকে আছে তেরো নম্বর প্রশ্ন ইমাম কাজী ইউসুফ তিনি কি বলেছেন যে তারাবের তাহাজ আলাদা নামাজ চোদ্দ নম্বর প্রশ্ন কাজী ইউসুফের কি যে রাতে তারাবি পড়তেন সে রাতে তাহাজ পড়তেন একটা দলিল পেশ করেন ফিকে হানাফিতে চল্লিশ জন ছিল চল্লিশ জনের ফতুয়া অথবা আমল পেশ করেন যে তারা তারাবি এবং তাহাজুদকে আলাদা ফতোয়া দিয়েছে অথবা তারা যে রাতে তারাবি পড়তেন ওই রাতে তাহাজুদ পড়তেন অসংখ্য আপনাকে এখানে প্রশ্ন পনেরোখানা প্রশ্ন অলরেডি করে দিলাম এই পনেরোখান প্রশ্নের আপনার উত্তর নিয়ে আসেন আপনি একটা প্রশ্ন করেছেন আমি পনেরোটা প্রশ্ন করলাম এটা হচ্ছে টিট ফর ট্যাট আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই ইমাম আবনী প্রেমুল্লাহ থেকে দলিল পেশ করেন যে তিনি তারাবিয়ার তাহাজুদকে আলাদা আলাদা সালাদ বলেছেন ফতোয়া দিয়েছেন দুই নম্বর যে আম্মা যেন আয়ুষা আইসা রদিয়ালহার এই হাদিসকে তিনি বলেছেন যেটা তারাবির নয় এই ফতোয়া দেন চার নম্বর জিমাম আবনী প্রেমুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটা খাস তাহাজুদের জন্য খাস করে দিয়েছেন পাঁচ নাম্বার পয়েন্ট এখান থেকে যে ইমাম আবনিপ রহমল্লা থেকে প্রমাণ পেশ করবেন যে তার রাত্রের আমল যে তারাবিও পড়েছেন ওই রাতে তাহাজুদ পড়েছেন এমন কোনো আমল ইমাম আবনিপ রহমল্লা থেকে দলিল প্রমাণ পেশ করেন যেমন প্রশ্ন তেমন আমরাও করতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখান থেকে মনে হয় ক্ষান্ত হওয়া উচিত তারপরে একটা অ্যান্টিভেনাম জবাব ফাইজুল বাড়িতে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি দ্বিতীয় খণ্ড চারশো বিশ পৃষ্ঠায় তিনি একথা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন যে তারাবের তাজিদের মধ্যে কোনো পার্থক্য নেই দুটো একই সালাত ফাইজুল বাড়ির আল্লাহ আনোয়ার শেখ কাশ্মীরের কথার প্রতিবাদে একটা ভিডিও বানান দেখি বহত এটাকে অস্বীকার করেন যে তিনি বলেন নাই ফাইজুল বাড়িতে দ্বিতীয়ক্ষণের চারশো বিশ পৃষ্ঠাতে তিনি স্বীকার করে নিয়েছেন যে তারাবি এবং তাহাজুদ মূলত একই সালাত এবং উমর বিন খাত্তাব তারাবি তাহাজুদকে একই সালাত মনে করতেন দুটো কথা নকল করেছে তিন নম্বর কথার একটা নকল করেছে ফাইজুল বাড়িতে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি দেওবন্দি আলেম তিনি স্বীকার করে নিয়েছেন যে অনেক ওলেমারা ইমাম মারওয়াজির কেমন লাইল থেকে দলিল নকল করেছে যে অনেক ওলেমারা যে ব্যক্তিরা প্রথম রাত্রে তারাবি পড়েছে তাকে তাহাজুদ পড়তে নিষেধ করেছে এই যে ওই দলিলগুলো দিলাম তার মানে প্রমাণ এটাই হয় যে তারাবি সলাত আর তাহাজুদের সলাত মূলত একটা আর একটা স্থলাভিষিক্ত যেমন উদাহরণ একটা দিই যে আমরা সপ্তাহে সাত দিনের মধ্যে ছ দিন আমরা জোহরের চার রাকাত পড়ি কিন্তু জুমার দিনে আমরা দুরাকাত পড়ি অথচ জোহরের নামাজ যেটা আছে এর ফজিলত আলাদা জুমার ফজিলত আলাদা জোহরের সালাতের কাইফিয়াত ধারণ আলাদা জুমার ধরন আলাদা প্রতিদিন আমরা জোহর চার রাকাত যখন বাইতে মুকামে অবস্থায় থাকি চার রাকাত পড়ি কিন্তু আমরা যখন কসর করি নামাজ সফরে থেকে কসর করি তখন দুই রাকাত পড়ি আমরা বাড়িতে যদি জোহরের চার একা সলত আদায় করি তাহলে একটা আলাদা নেকি কিন্তু মসজিদুল হারামে যদি পড়ি তাহলে আমাদের নেকিটা পরিমাণ বেশি হয়ে যায় তার মানে স্থান কালপাত্র সময় ভেদে একই নামাজের ভিন্ন ভিন্ন ক্যাফিয়াত এবং ফজিলত হতে পারে ঠিক একইভাবে তারাবি এবং তাহাজুদ স্থান এবং সময়ের কারণে সময়ের পরিবর্তনে তারাবি তাহাজুদ এবং ফজিলত ক্যাফিয়াত আলাদা হতে পারে তার মানে এটা নয় যে দুটো সলাতের মধ্যে মানে পার্থক্য আপনারা করছেন যেটা এই পার্থক্য সালাপ থেকে প্রমাণিত নেই চ্যালেঞ্জ করলাম চোদ্দশো বছরের ইতিহাসের মধ্যে বারোশো বছর পর্যন্ত একটা মহাদ্দিস সেকা গ্রহণযোগ্য মহাদ্দিস থেকে দলিল পেশ করেন যে তারা তারাবি এবং তাহাজুদকে ভিন্ন সালাদ বলেছে অথবা আপনারা এ কথা এই প্রমাণ পেশ করেন যে চোদ্দশো বছরের ইতিহাসের মধ্যে মহাদ্দিসগণ তারা বলেছে যে আম্মাজানের আয়েশার হাদিস্টরের তাহাজুদের জন্যই এরা তারাবির জন্য নয় নাফি করেছে এ দলিল পেশ করেন এতগুলো প্রশ্ন পাহাড় ফেলে দেব কত প্রশ্নের জবাব দিবেন আমি জানি সম্ভব নয় এই প্রশ্ন উত্তর দেওয়া আপনাদের দ্বারা সম্ভব নয় আমরা অসংখ্য প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ আমার একটা আলোচনা খুব শীঘ্রই আসছে যে তারাবি এবং তাহার যুদ্ধ দুটো কি একই সালাত এর মধ্যে কি পার্থক্য আছে ইনশাল্লাহ একশো খানা প্রশ্ন রেডি করে রেখেছি একশো একশোখানা অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট আপনাদের কাছে প্রশ্ন ইনশাল্লাহ আমরা ছুড়বো তারপরে তিনি একটা দলিল নিয়ে এসেছে কি যে তারাবির মানে যেটা তাহাজুদের নামাজ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সোরবান ইসরায়েলের আয় দ্বারা প্রমাণিত আর তাহাজুদ এটা বিশ্বনবীর হাদিস দ্বারা তিনি সুন্নাত বলেছে বিশ্বনবীর হাদিস থেকে যে তারাবিকে সুন্নাত যে হাদিস পেশ করছেন এ হাদিস সহি নয় জৈফ হাদিস দিয়ে দলিল পেশ করছেন আল হাদিসটা জৈব দলিল গ্রহণ করে না আর কোরআন থেকে তাহাজুদ প্রমাণিত তাহাজুদ না কিয়ামুল লাইল প্রমাণিত কিয়ামুল লাইল প্রমাণিত কোরআনের আয়াত থেকে তো রামাজান মাসের কিয়ামুল লাইল কি তারাবি তার মানে বোঝা যায় আলহামদুলিল্লাহ কোরআন থেকেই তারাবিও প্রমাণিত তাহাজিদও প্রমাণিত একই আয়াত যে আয়াত আপনার ওই হাতি আমার কোরআন থেকে তারাবি এবং তাহাজ প্রমাণিত আলহামদুলিল্লাহ প্রমাণিত হয় একই আয়াত থেকে এখানে তারপরে যে আপনারা বলতে পারেন যে তাহলে কোরআনের তো অন্য আয়াত আছে লাইলাতুল কদর কদরের রাত প্রসঙ্গে তো আল্লাহ আলাদা আয়াত অবতীর্ণ করেছে তার মানে কি আপনারা বলবেন যেটা আলাদা নামাজ আপনারা বলছেন যে মানে এগারো মাস তারা তাহাজুদ এটা জামাত বিহীন ভাবে একা একা পরে আর তারাবি মাসে একসঙ্গে ভাবে পড়ে তো আমরা টিট ফর ট্যাট বলবো যে এগারো মাস আপনারা বেতের সালাত একাকি পড়ছেন তারাবির মাসে আসলে জামাতবদ্ধ হয়ে বেতের পড়ছেন তার মানে কি তাহা তারা মানে রামাজান মাসে বেতের সালাতের নাম আলাদা করে দিবেন আশ্চর্য প্রশ্ন আপনারা করেন অলিক অলিক প্রশ্ন করেন আসেন তারপরে কি বলছে তিনি দেখি তারপর কথা তাহাজ্জাদ বিহি কথা পবিত্র কোরআনে রয়েছে আর তারাভির কথা রাসূল হাদিসে বলেছেন সালান্তু লাকুম যে এটা আমার সুন্নাত জবাব দিয়েছি হাদিস প্রমাণিত একটা হাদিস থেকে প্রমাণিত করিম সাল্লাহ রাত্রের প্রথম ভাগে তারাবি পড়তেন শেষ ভাগে তাহাজুদ পড়তেন এবং হাফিজ ইবিন হাজার আসকালাদি রহিমাল্লাহ ফাতহুল বাড়ির যে ভূমিকা রয়েছে হাদিউ সারিতে এবং বুখারি রহিমাল্লাহর কথা এনেছেন এবং বুখারি রাত্রের প্রথম ভাগে তারাবি পড়তেন শেষ ভাগে তাহাজুদ পড়তেন এই হাদিস থেকে বোঝা গেল এবং বুখারি রহিমাল্লাহর আমল বা অন্যান্য আমল থেকে বোঝা গেল যে ওনাদের নিকট সালাফের নিকট তারাবি তাহাজুদ এক ছিল না আপনারা বলছেন যে তারাবি তাহাজুদ এক নামা কত বড় একটা মূর্খতা এবং কত বড় একটা মিথ্যা কথা বলেছে ইমাম বুখারি রহমল্লার কাঁধের উপরে ভর করে বা ইমাম বুখারির আমল দেখতে যাচ্ছেন কেন ইমাম আবহানি হানিফা রহমল্লার আমল দেন ইমাম কাজী ইউসুফের আমল দেন ইমাম মোহাম্মদ হাসান বিন সাহেবানির আমল দেন এদের দলিল দেন ইমাম বুখারির কাছে যাচ্ছেন কেন ভাই আপনি আপনার ইমাম ছেড়ে ইমাম বুখারির পিছনে ছুটছেন আশ্চর্য ইমাম আবনিপা রাতের আমল দেন যে তিনি তারাবিয়া পড়েছেন তাহাজিদ পড়েছেন ইমাম মোহাম্মদের দেন কাজী ইসবের দেন ফিকে হানাফির মধ্যে চল্লিশ জন সদস্যের যে দাবি করেন যদি সেটা মিথ্যা তারপরে তাদের আমল পেশ করেন যে তারা তারাবিয়া পড়েছে তাহাজুদ পড়েছে ইমাম বুখারির কাছে চলে গেলেন যে ইমাম হাজার আসকালানির সেই বুখারি সারাফাতুল বাড়ি সারাপদ মুকাদ্দামাতে তিনি ইমাম বুখারির আমল বর্ণনা করেছে আসলে এটাও যে আমলের কথা বলেছেন এটাও প্রমাণিত নয় আসেন আমরা শুধুমাত্র মাত্র বলি বা ঘটনাটা পেশ করি যে অনেকে দলিল দিচ্ছে যে মুখারি বুখারি রহমাল্লাহ তিনি নাকি তারাবিও পড়তেন তাহাজুদও পড়তেন সম্পূর্ণ মিথ্যা কথা কেননা এই মর্মে কোনো সহি সনদে কিছু বর্ণনা নেই ইমাম হাজার আসকালানি তার ফতুল বাড়ির মুকদ্দমাতে তিনি যে কথাতে নকল করেছেন সেই কথাটার থেকে প্রথমত যে সনদ মানে বর্ণনা পাওয়া যায় আমরা দেখছি এই সনদের মধ্যে একজন রাবির একজন রাবি আছে সে রাবি এক এক সনদে এক এক রকমের নাম এসেছে একই মানে সনদের মধ্যে এক এক জায়গাতে এক এক রকমের নাম এসেছে কয়েকটা উদাহরণ দিয়ে যাস ফাতুল বাড়ির ভূমিকাতে যেটা মুকাদ্দমা চারশো একাশি নম্বর পৃষ্ঠাতে সনদের মধ্যে একজন রাবি আসছে মিক্সনাম বিন সাব এই রাবি পাওয়া যায় দুই নম্বর তারিখে বাগদাদে আবার যখন এই ইমাম বুখারির মানে এই আমলের বর্ণনাটা আসে সেই সময়তে এই রাবির নাম পরিবর্তন হয়ে হয়ে গেছে মুসাব্বিহ বিন সাইদ মুসাবিবিন সাইদ তারিখে দ্বিতীয় খণ্ডের তিনশো বত্রিশ পৃষ্ঠায় আবার তাবাক্কাত হানাবিলাতে যখন এই বর্ণনাটি এসেছে তাবাক্কাত হানাবিলাতে যখন ইমাম আমলে বর্ণনাটা এসেছে তখন ওই রাবির নাম পরিবর্তন হয়ে গিয়েছে কি যে মাসিবিন সাইদ চলে এসেছে তিনি গেল চার তারিখে দামেশকে তারিখে দামেশকে যখন এসেছে বাহান্ন খণ্ডের উনাশি পৃষ্ঠাতে তখন এই রাবির নাম হয়ে গেছে মুসাব্বি বিন সাইদ পাঁচ নাম্বার পাঁচ নম্বর ইমাম জাহাবি রহমাহুল্লাহ যখন তাহাজিব ইমাম জাহাবি রহমাহুল্লাহ মানে একটা ঘটনা নকল করেছে তাহাজিবুল কামালে চব্বিশ খণ্ডের চাষে ছেচল্লিশ পৃষ্ঠা ইমাম বুখারির উক্ত ঘটনাটা বর্ণনা করেছে এই রাবির নাম পরিবর্তন হয়ে গেছে মুসাব্বিহ বিন সাঈদ আবার ছয় নম্বর পয়েন্ট ইমাম সুবিকি রহমাহুল্লাহ তাবাকাত শাফি দ্বিতীয় খন্ড দুশো চব্বিশ পৃষ্ঠাতে এই রাবির নাম হয়ে গেছে নাজিজ বিন সাইদ মানে আপনাকে মাত্র ছটা এখানে দলিল পেশ করলাম যে ইমাম বুখারির যে রাতের আমল তারাবি তাহাজ যে ঘটনাটা পেশ করা হয় এই ঘটনা যে ছয়টা সনদ পাওয়া যায় ছয়টা সনদে একজন রাবি একই রাবির নাম এক এক জায়গায় এক এক রকমের এসেছে আর এই রাবি আসলে কোন রাবি এই রাবির কে আগে নির্দিষ্ট করেন যেটি আসলে কোনটা তারপর তার যারা তাদিল পেশ করেন তারপরে এটা জনতার সামনে পেশ করবেন এ যারা তাদিল পেশ করছেন না এ রাবিকাকে নিষ্পাত করছেন না যে আসলে কোন রাবিটা সঠিক কেন এখানে ছয় জায়গাতে ছয় রকমের বর্ণনা এসেছে তাই এই দলিল দেওয়াটা এটা উচিত নয় ইসনাদুমিনার দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত একটা বিভ্রান্তিকর সনদ নিয়ে এসেছেন তারপরেও যদি ধরে নিই জিমাম বুখারি রহমাল্লার এই ঘটনা তো এই কথা প্রমাণিত নয় জিমাম বুখারি রহমাহুল্লাহ তিনি নামাজের মধ্যে তিনি কোরআন পাঠ নামাজের মধ্যে তিনি বিশ টাকা তারাবি পড়েছেন এ কথা প্রমাণিত নয় ঘটনাটা আপনারাই অনুবাদ করেছেন ঘটনা অনুবাদটা কি দেখেন ঘটনা অনুবাদটা করেছে এইভাবে যে একজন রাবি হতে রেওয়াত আছে যে ইমাম বুখারি রহমাহুল্লাহ সই ছাত্রদের তারাহি ব্যাকেটে সলাৎ পড়াতেন প্রত্যেক রাকাতে বিশ আয়াত পড়তেন এখানে প্রত্যেক রাকাতে বিশ আয়াত পড়তেন তারপর বলছেন এবং এইভাবে কোরআন খতম হয়ে যেত আর সাহারির সময় অর্ধ হতে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কোরআন পড়তেন প্রথম কথা ইমাম বুখারি মোল্লা তার ছাত্রদের নিয়ে প্রত্যেক রাকাতে বিশ আয়াত পড়তেন এখানে বিশ রাকাত পড়েছেন এই কথা না তিনি প্রত্যেক রাকাতে বিশ আয়াত পড়তেন দুই নম্বর তারপরে বলা হচ্ছে এখানে যে এই এইভাবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কোরআন পড়তেন কোরআন পড়তেন কোরআন পড়তেন তিনি এই শেষ যে কোরআন পড়তেন এটা যে নামাজের মধ্যে পড়তেন এমনটি নয় তিনি তারাবির পরে এমনি তিনি কোরআন পাঠ করে কোরআনকে তিনি খতম দিতে পারেন নামাজের মধ্যে কথা লেখা নেই আপনি হাদেশ শাড়িতে দেখেন তারিখে বাগদাদে দেখেন আপনি গ্রন্থে দেখেন নামাজের মধ্যে যে তিনি তারপরে যে পড়ে পড়ে পড়ে পড়ে কোরআন খতম দিতেন অর্ধ ইসের মধ্যে এই কথা প্রমাণিত নেই এটা তাদের ধোকা বরং এটি ইমাম বুখারি রহমাল্লাহ এটা হতে পারে যে তিনি প্রত্যেক রাকাতে কুড়ি কুড়িটা করে আয়াত পড়তেন পড়া পরে তারাবি শেষ হয়ে যেতেন তারপরে এমনি তিনি কোরআন পাঠ করতেন তারপর তিনি কোরআনকে এইভাবে তিনি খতম দিতেন মুকাল্লিদদের এটা ধোকা এটা প্রতারণা স্পষ্টভাবে এখান থেকে প্রমাণিত হয়ে যায় তারপরে দেখেন তো সার্বিকভাবে ইমাম বুখারি রহমাল্লাহ থেকে যে কথা প্রমাণ পেশ করে যে ছয়টা সনদ আছে এখানে রাবির পরিবর্তন আছে নামের পরিবর্তন আছে এই রাবি কে আসলে কে এটা আগে নির্দিষ্ট করেন তারপরে যারা তাদের পেশ করবেন তারপরে দলিল পেশ করবেন ইসনাদুমিনার দিন তারপরে ঘটনা আছে ইমাম বুখারি প্রত্যেক টাকাতে কুড়ি টাকা করে আয়াত পড়তেন তিনি প্রত্যেককে মানে কুড়ি টাকা তারাবি পড়তেন এমনটি নয় তারপর তিনি কোরআনকে খতম দিতেন এটা যে নামাজের মধ্যেই পড়েই যে কোরআন খতম দিতেন এমন বর্ণনাও নেই যে নামাজের মধ্যে খাস আপনার দলিল পেশ করেন তো সার্বিকভাবে আমরা এই কথাটা আপনাদের সামনে পেশ করলাম এই আমাদের মুক্তি রেজাল করেন আবরাদের তার বিভ্রান্তিকর বক্তৃতা এবং আহলে হাদিসকে যে চ্যালেঞ্জ করেছে তিনি একটা চ্যালেঞ্জ করেছে আমরা তিরিশটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ তারাবি এবং তাহাজুদ একই সালাত না ভিন্ন সালাত এ বিষয়ে স্বতন্ত্র আলোচনা আছে ইনশাল্লাহ আমি দলিল প্রমাণ রেডি করেছি প্রায় একশো খানা হানাফি দেবন্দি বের যে অভিযোগ করেছে একশো খানা আমি অ্যান্টিভেনাম জবাব নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার ততক্ষণ এটা হজম করতে থাকেন আর আর এই মুকাল্লিদদেরকে বলবেন যে মূলত আমি যে দলিলগুলো দিয়েছি খণ্ডন করতে খণ্ডন করতে বলেন তাদের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ভিডিও চালিয়ে চালিয়ে আমি জবাব দিয়েছি কিন্তু আমার ভিডিওর একটা জবাব দিতে বলেন এই মুফতি রেজল করিন আবরার মুজাফর বিন হোসেন কিন্তু একটা মিথ্যাচার করেছিল আমি তার জবাব দিয়েছিলাম আমি তার জবাব দিয়েছিলাম আমার জবাবের তারপরে তিনি একটা জবাব দিয়েছে তারপরে পাল্টা আমি তার জবাব দিয়েছি আমার তারপরে ওই জবাবের আর জবাব আসে নাই মানে আমার দ্বিতীয় ভিডিওর জবাব রেজাল্ট করে আপনাকে যেটা দিয়েছি সেটা তিনি নিজের মায়ের দুধ মনে করে আমার ভিডিওটাকে পুরোটাই হজম করে ফেলেছে জবাব দেয় নাই উক্ত ভিডিওতে আমি মৌলানা আব্দুল মতিনের খেয়ানত প্রমাণ করেছি তার ভুল রেফারেন্স প্রমাণ করেছি মুফতি রেজাল্ট করিন আবরার বলেছে যে বেরাদার রাহুল নাকি মাঝাবিদেরকে জাহান্নামি বলেছে এই কথা কোনোদিন বলিনি কিন্তু তিনি আমাকে দাবি করেছে তিনি যে মিথ্যু মিথ্যুক কাজদাব এটা প্রমাণিত কারণ আমাকে তিনি মিথ্যুক বলেছে মানে আমি মুকাল্লিদের জাহানি বলেছি এটা দাবি করেছে কিন্তু এটা আমার পরে মিথ্যা অপবাদ তার জন্য তিনি যে কাজদাব তার কাছ থেকে হাদিস শোনাও জায়েজ নয় মহাদিসরা যদি থাকতো আর এরকম একটা মিথ্যা কথা কাজ মানে মিথ্যা কথা বলতো মহাদিস তার কাছ থেকে হাদিস শুনতেন না হাদিসও নিতেন না তো এই রেজাল্ট করেন আপনার যেসব উল্টাপাল্টা প্রশ্ন করেছে এবং তার আমরা জবাব আলহামদুলিল্লাহ দিয়েছি আমরা সংক্ষিপ্ত আবারও জবাব দিয়ে দিই তিনি বলেছেন চার রাকাত বুখারিতে বর্ণনা আছে আমরা দুই রাকাত পড়ি হ্যাঁ সেই মুসলিমের দুই রাকাত করে বর্ণনা আছে তারপরেও আপনারা তাহার যদি চার রাকাত পড়েন না দুই রাকাত পড়েন এ আপনাদের যা জবাব আমাদের তাই জবাব বলেছেন যে তিন রেখাত বেতের কথা আছে আমরা এক রেখাত অন্য মাসে পড়ি এক রেখাত যাইজ তিন রেখাত যাইজ তো আমরা এক রেখাত পড়ি তিন রেখাত পড়ি পাঁচ রেখাত পড়ি তো এটা আমাদের বিরুদ্ধে নয় তারপর তিনি বলেছেন কি যে এটা রামাজান মাসে পড়া হয় এবং রামাজান মাসের বাইরে পড়া হয় না এর জন্য আমরা জবাব দিয়েছি যে জোহরের সলাত আমরা প্রতিদিন চার রাকাত পড়ি কিন্তু জমার দিনে দুই রাকাত আমরা পড়ি তাই নামাজের স্থান কালপাত্র সময় ভেদে ফজিলত পার্থক্য হতে পারে একটা নামাজের স্থলাভিষিক্ত আর একটা হতে পারে আমরা দলিল এটা প্রমাণ পেশ করেছি তারপর তারাবে আট টাকাত মাসনুন ইমাম ইবনু হুমাম তিনি স্বীকার করে নিয়েছেন তারাবে রাকাত সংখ্যার উপরে একতলাপ আছে দৈশ নামাজে মৌলানা আব্দুল মতিন তিনি স্বীকার করে নিয়েছেন ইমাম বুখারি যে তারাবি তাহাজুদ পড়তেন সম্পূর্ণ মিথ্যা কথা কোনো সঠিক কোনো সহি কোনো ঘটনা প্রমাণ নেই আমরা ইমাম আবু আমল এবং ফতোয়া জানতে চাইছি তিরিশখানা প্রশ্ন করেছি এই সমস্ত প্রশ্নের জবাব আমরা ওলেমাই দেবন্দি বেরোলবিদ যারা বিশ টাকার তারাবাইকে সিনজা মোয়াক্কাদা বলে দাবি করে যে এর বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না তাদের কাছে দলিল চাইছি কুল হাতু ভরানাকুম ইনকুমতুন সাদেকিন আপনার দাবিতে সত্যবাদী হলে আপনারা প্রমাণ পেশ করেন যে বিশ টাকার সুন্নাতে মোয়াক্কাদা এরপরে ইজমা হয়েছে একটা দলিল পেশ করবেন আমি বরং বলছি ইজমা নয় বরং বিশ টাকার তারাবে সুন্নাতে মোয়াক্কাদা এটা নিয়ে ইকতেলাপ আছে যে কোনো তারাবি রাকাতের উপরে যেসব ফোকাহারা যেসব মহাদ্দিসগণরা কলম ধরেছে তারা ইকতেলাফের কথা নকল করেছে ইজমা নয় আর ইজমার কথা কেউ কেউ নকল করেছে তবে তাদের দাবি সেটা ইজমা দাবি করছে কিন্তু তার পাশে ইকতলাপ উল্লেখ করছে তো ইজমা মানে অক্ষমত ইকতলাপ মানে মত পার্থক্য তো যখন ইকতলাপ আসে তখন ইজমা খতম হয়ে যায় নুরুল আনোয়ারে এবং ওসুল সাসি যে কোনো হানাফিদে উসুলের কিতাব খুলে দেখেন তারা ইজমার সংজ্ঞা দিয়েছে এমনটাই যে ইজমা ঐক্যমত এখানে কেউ দিমত যদি আহলুসুল জামাতের কেউ করে সেটা হিজমা থাকে না ইকতলাপে পূর্ণ হয়ে যায় তারা বিনে কোনো কানে কখনোই যে বিশ টাকাতে সুন্নাতে মক্কাদার উপরে কখনোই জুমা হয়নি এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ধারণা বরং এটা নিয়ে উম্মতের ইকতলাপ আছে আপনি তারাবে বিশ টাকাত পড়বেন না পঞ্চাশ পড়বেন না একশো পড়বেন না সারা রাত পড়বেন না পড়বেন না এটা আপনার ব্যাপার আমি এখানে মশলা দিতে আসিনি আর দেখবেন আমার ভিডিওতে আমি কখনো বলিনি যে তারাবে আট টাকাতে পড়তে হবে বিশ টাকাত পড়া জায়জ নয় এ কথা আমি বলিনি আমি জাস্ট এটা প্রমাণ করছি যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম কত টাকা তারাবি পড়েছে এবং যারা বিশ টাকাতে সুন্নাতে মক্কাদার উপরে ইজমা নকল করছে সম্পূর্ণ মিথ্যা কথা বিশ টাকা সুন্নাতে মক্কাদা এর উপরে সালাবদের ইজমা হয় নাই আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়তে আমরা আলোচনা করব আপনারা ততক্ষণ মতো আমাদের আলোচনাকে উপভোগ করুন এবং মুকাল্লিদ যারা এসব অভিযোগ করবে আহলুল হাদিস দের উপরে আপনারা তাকে অ্যান্টি ভ্যানাম জবাব দিতে থাকেন ইনশাল্লাহ কোশ্চিন কালো তাদের পক্ষ থেকে এইসব অভিযোগের জবাব দেওয়া সম্ভব নয় আমাদের দ্বিতীয় একটা আলোচনা হবে তারা এবং তাহাজুদ এটা একই সারাত না ভিন্ন সনাত বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা আলোচনা তো আপনাকে ভালো রাখুক এবং রামাজান মাসে ইবাদত বান্দি করে এ রামাজান মাসটাকে পালন করা তৌফিক দান করো আল্লাহ সুবাহ তালা এই বলে আজ আজকে আলোচনা আমরা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু